আসসালামু আলাইকুম everyone welcome to my channel তো সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছে তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো এক্সেলের শর্টকাট টিপস নিয়ে তো আজকে চলো আমরা জেনে আসি এক্সেলের কিছু শর্টকাট টিপ তো আমরা প্রথমত আমাদের এক্সেলে চলে যেতে হবে আর আমরা কী নিয়ে যাবো আজকে এক্সেলের শর্টকাট যে বললাম শর্টকাট টিপসটা হলো আপনাকে ধরুন কেউ কেউ নাম দিয়েছে ফুল নেম এটাকে এখন বলছে আপনাকে ফার্স্ট নেম লাস্ট নেমে কনভার্ট করতে এই ফুল নেমটাকে আপনি ফার্স্ট নেম আর লাস্ট নেমে আলাদা আলাদা করে লিখবেন তাহলে কি আপনি প্রথমে কি দেওয়া আছে আমার আলি তারপরে খান এভাবে লিখবেন এভাবে লিখতে গেলে কিন্তু অনেক কি সময় আপনি ব্যয় হবে এভাবে লিখতে গেলে কিন্তু আপনার সময় প্রচুর সময় ব্যয় হবে তো এই সময়টাকে আপনি বাঁচানোর জন্য তো শর্টকাট কি আছে এই শর্টকাট কিটা এটা আর আপনাদের সাথে আমি শেয়ার করব আমরা কিভাবে এই ফুল নেমটাকে আলাদা আলাদা করে ফার্স্ট নেম আর লাস্ট নেমে কনভার্ট করতে পারি এটা আজকে আমরা জেনে নেব তো প্রথমত আপনাকে যে নেমটা ফুল নেমটা দেওয়া আছে এটা প্রথমত আপনাকে ফার্স্ট নেমটা লিখতে হবে তারপরে লাস্ট নেমটা দুটো আলাদা আলাদা করে লিখবেন তো ফার্স্ট নেমের নিচে আপনি কী দেবেন কন্ট্রোল এ যখন আপনি কন্ট্রোল এ দেবেন তাহলে দেখবেন কি আপনার যতগুলো নাম আছে এই সবগুলো কিন্তু ফার্স্ট নেম চলে আসবে দেখুন আমি কন্ট্রোল ই e দেওয়ার দেওয়াতে সবগুলো ফার্স্ট নেম কিন্তু আমি পেয়ে গেছি কি এক ক্লিক এখানে কি আপনার সময়টা বেঁচে গেছে না প্রথম সময় বেঁচে গেছে একটা একটা করে লিখতেন আপনি কিন্তু প্রথম সময় কি ব্যয় হতো আর সেম লাস্ট নেমের ক্ষেত্রেও কি আপনি যখন কন্ট্রোল ই e দিবেন আপনার লাস্ট নেমটা কিন্তু অটোমেটিক বসে যাবে যখন আমি কন্ট্রোল ই e দিয়েছি অটোমেটিক কি লাস্ট নেমটা বসে গেছে তো আপনি কি সময়টা প্রচুর সময় কি বের থেকে বেঁচে গেছে আচ্ছা ধরুন এরকম আপনার তখন আপনাকে বললো কি ফার্স্ট নেম আর লাস্ট নেমটা দেওয়া আছে ফুল নেম বাই বের করতে তখন কি আপনি পারবেন না হ্যাঁ সেম বলতে পারেন ভাই এখন কি এটা আলাদা সূত্র আছে বা আলাদা শব্দ কি না ভাই তখন এটাকে পুরো সেম শর্টকাট কি আপনি এখানে সেম কন্ট্রোল ই দিলে সরি আমার এখানে হচ্ছে এটা এই পাশে না ওই পাশে হবে এই হোক বলুন আপনি কি নেমগুলো আপনি একসাথে ফুল নেমে কনভার্ট করে দিতে তো আপনি কি করবেন প্রথমত আপনার ফুল নেমটা উপরে সেলে লিখবেন নেম কি আলী খান টাইপ করে এভাবে লিখবেন তারপর আপনি কি then যেভাবে আপনি ফার্স্ট নেমে লাস্ট নেমে তোমরা কন্ট্রোল ই টাইপ করছেন তারপর কন্ট্রোল ই দিলে আপনি কিন্তু ফোনটা সম্পূর্ণ বসে গেছে দেখুন আপনি কিন্তু সময়টা প্রচুর সময় বেঁচে গেছে দেখুন আলি খান আলি খান এটা তো আমি টাইপ করছি টাইপ করছিলাম তাই ফাতেমা আমদা ফাতেমা আহমেদ ফাতেমা আহমেদ নুরজাহান নুরজাহান আপনার সবগুলো কিন্তু ফুল নেমে থাকে ফুলটা ফুল নেম বসে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফিজ